সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিত্রিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো বনসই গাছ নির্বাচনের দেশি বট এবং চায়না বট দিয়ে কিভাবে আপনি বনসই করবেন যারা বনসই করতে ভালোবাসেন মনের একটি প্রফুল্লর জন্য আপনার বারান্দায় কিংবা ঘরের কোণে যখন শোভা পায় একশো বছরের একটি সুন্দর বনসই গাছ দেখতে কতই না ভালো লাগে বিশাল আকৃতির সেই বট গাছ যখন আপনার ভরের কোণে সুন্দর ছোট থালায় সুন্দর আকৃতির বড় বৃক্ষটি যখন ছোট আকারে ক্ষুদ্র আকারে দেখা যায় তখন কত না ভালো লাগে চিন্তা করুন তো বিশাল সেই বট গাছটি আপনার ঘরের কোণে সুন্দর বংশয় আকৃতি ধারণ করে বসে আছে ভাবতে কত না ভালো লাগে তারই আলোকে আজকে আপনাদেরকে দেখাবো একটি দেশি বট এবং চায়না বট দিয়ে কিভাবে আপনি বংশই করবেন এবং গাছ নির্বাচন করার ক্ষেত্রে যে সকল গুরুত্বপূর্ণ বিষয় থাকে সেই বিষয়গুলো আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন আজকে আপনাদেরকে দেখাই দেশি বট এবং চায়না বটের বনসই আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি দেশি বট দেশি বটের এই গাছগুলোর পাতাগুলো আপনি দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এবং এর পাতা দেখেই আপনি বুঝতে পারবেন এটি একটি দেশি বট এই গাছটির বয়স হয়েছে আড়াই থেকে তিন বছর যেখানে দেখতে পা একটা বনসই মানে সুন্দর থালায় ছোট আকৃতির একটি গাছ যে গাছটি আপনি অনায়াসে আপনার ঘরের কোণে সুন্দর করে রাখতে পারেন এই বনসাই গাছটি করার জন্য এই দেশি বট আপনি পুরাতন দালান গাছপালায় বিভিন্ন জায়গায় দেখবেন এই দেশি বট পাওয়া যায় এই দেশি বট দিয়ে আপনি সহজেই এই সুন্দর বনসাইটি আপনি করতে পারেন বনসাই করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বনসাই করার যে টপটি আছে সেটি আপনি নিজেও তৈরি করতে পারেন অথবা বাজার থেকেও কিনে নিয়ে আসতে পারেন এই যে পটটি আপনি দেখতে পাচ্ছেন এটি আমরা নিজেই তৈরি করেছি নিজেই সিমেন্ট এবং বালি দিয়ে তৈরি করা এই বনসাই পটটির নিচে দেখেন একটি ফুটা করা আছে যেখান দিয়ে অনায়াসেই পানি নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে দেখেন সুন্দরভাবে আপনাদেরকে সেই বনসাই পটের ভিতরে এই গাছটিকে প্রবেশ করিয়ে দিলাম এবং দেখেন এই গাছটিতে অনেকগুলো ঝুল নেমে গেছে এই ঝুলগুলো নামায় কিভাবে একটি বনসাই মাটির পট কিভাবে তৈরি করতে হবে এই বনসাই এর আপনি কি কি সার ব্যবহার করবেন সেই বিষয়গুলো নিয়ে আমাদের অন্য একটি ভিডিওতে সম্পূর্ণ বিষয়টি থাকবে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বনসাই গাছটি দেখেন একটা দেশি বট এই বটটি আপনি সংগ্রহ করার পরে সুন্দর করে কেটে দিয়ে এইভাবে আপনি বনসই পটটি করতে পারবেন এবং এর নিচের যে অংশে মাটিটি দেখতে পাচ্ছেন প্রতি দুই বছর পর পর এর নিচের অংশের যে শিকড়গুলো দেখতে পাচ্ছেন সেই শিকড়গুলো কেটে দিয়ে আপনি সার ব্যবস্থাপনা অর্থাৎ এর নিচের যে মাটির অংশটি দেখতে পাচ্ছেন এই মাটির মাটির অংশটি কেটে দিয়ে সার মিশ্রিত মাটি দিয়ে এই পটের মাটিটি আপনাকে পরিবর্তন করে দিতে হবে এই পরিচর্যা এবং বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা অন্য একটি ভিডিওতে আপনাদের দেখাবো এবার আপনাদেরকে যে গাছটি দেখাবো সেটি হচ্ছে চায়না বট এই গাছের পাতাগুলো ছোট ছোট দেখতে সুন্দর এই চায়না বটটি কাটিং দ্বারা বংশবিস্তার করে কাটিং দ্বারা সহজেই আপনি বনসাইয়ের জন্য এই গাছগুলো নির্বাচন করতে পারেন এই গাছটির বয়স দু বছর দু বছরের ভিতরেই দেখেন এই গাছটি ঝুল নেমে পড়ছে এবং একটি সুন্দর আকৃতি ধারণ করতেছে এই গাছটির একটি সুন্দর পরিপূর্ণ বনসই হতে গিয়ে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর লাগে আপনারা জানেন যে বনসই খুব যারা শৌখিন এবং আপনাকে ধৈর্য সহকারে এই বনসইটি করতে হয় চায়না খুব সহজেই বনসই করা যায় আপনি যে পছন্দ মতো যে আকৃতি দেবেন সেই আকৃতি আপনি দিতে পারবেন দেখেন এই সুন্দর কাটিংটি আমরা যেখানে করেছি এর নিচেও একটা কাটিং আপনারা দেখতে পাচ্ছেন এই কাটিংটি সুন্দরভাবে দেড় থেকে দুই বছরের মধ্যে কাটিংয়ের একটি শেপ চলে আসে এবং চার পাঁচ বছরের মধ্যেই গাছটি পরিচর্যা এবং যদি আপনি সুন্দরভাবে শেপ নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে পরিচর্যা করে সুন্দরভাবে এই বনশইটা আপনি করতে পারবেন চায়না বর্ডার ক্ষেত্রেও আপনার যে পটটি আছে সেই পটটির মাটি এক বছর পর পর যদি চেঞ্জ করে দেন তাহলে এই গাছটি দ্রুত একটি মোটা হবে এবং দেখতে সুন্দর হবে একটি পুরো বট গাছ যেটি আপনার ঘরের কোনায় সুন্দর আকৃতিতেই বাহন করবে এবং থাকবে দেখতে আপনার একটি ভালো লাগবে আশা করি এই চায়না বট এবং দেশি বট দিয়ে আপনি সুন্দর একটি বনসই করতে পারবেন দেখা হবে আবারও কোনো নতুন একটি এপিসোড নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ